হবসে যার গাই দেখলে তারে সেনা যায় হবসে যার গাই দেখলে তারে সেনা যায় সর্বয়ঙ্গ তার পোরারে ভাবেরি খরে আলিক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে হাওয়া সে যার গায়ে দেখলে তারে চেনা যায় হাওয়া যার গায়ে না তার Thank you. আছে যার গাই দেখলে তারে সেনা যায় রাসুল বিরাজ কর